সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারের নতুন আরেকটি আপডেট নিয়ে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে বা আপনি বলতে পারেন যদি আপনি ঘুমেও থাকেন বা আপনার কম্পিউটার বা ল্যাপটপ অথবা আপনি ফাইবার মার্কেট প্লেস থেকে যদি কোনো জায়গায় দূরে থাকেন আর এখন তো মূলত বাংলাদেশে একটা লোডশেডিং চলতেছে অনেক টাইমেই দেখা যাচ্ছে যে আমরা সঠিক টাইমে বাইরে রিপ্লে দিতে মানে পারতাছি না কারণ লোডশেডিংয়ের কারণে কারো কারো কারেন্ট চলে গেলে একদিনে আজকে কারেন্ট গেলে কালকে আসে ঠিক আছে যদি ওই সময় যদি আপনার কোনো ক্লায়েন্টে মেসেজ করে যদি আপনি মোবাইল দিয়ে অ্যাক্টিভ না থাকতে পারেন তাহলে কিন্তু আপনি পুরো প্রবলেমে পড়ে যাবেন তখন আপনার রেসপন্স রেট হার যেটা আমরা বলে থাকি সেটা কিন্তু ওয়ান আওয়ারের নিচে চলে আসে সেই জন্য কিন্তু আমাদের অনেক বায়ার কিন্তু কাজ দিতে চায় না পাশাপাশি দেখা যায় যে আমাদের গিগের র্যাঙ্ক কিন্তু হারাতে পারে বা হারায় তো আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা কখনোই আপনাদের কখনোই রেসপন্স রেট কমবে না ওয়ান আওয়ার্সের নিচে আসবে না তো আপনি যদি অনলাইনে নাও থাকেন বা অফলাইনে থাকেন তারপরেও আপনার কোনো বায়ার আসলে সাথে সাথে ফাইবার আপনাকে আপনার হয়ে মানে ফাইবারের যে রবট আছে আপনার হয়ে বায়ারকে মেসেজে রিপ্লাই দিবে তো চলুন দেখি কিভাবে এটা করতে হয় তো দেখেন এখানে লেখা আছে ইউজ এ কুইকলি রিসপন্স হ্যাঁ এখানে দেখেন একটা বৈদ্যুতিক ইয়ের মতো পাওয়ার অপশন আছে এখানে আমরা ক্লিক করব তো ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এখানে মোটামুটি অনেকগুলো অপশন আছে এগুলো মোটামুটি অপশন আমরা সবাই জানি যারা নতুন সেলার বা পুরাতন সেলার মোটামুটি সবাই কম বেশি জানি অনেকেই জানি না নো প্রবলেম তো এখানে দেখেন ব্যাটা নামের একটা অপশন সেট করছে যেটারে বলা হয় সেট ইনস্ট্যান্ট রিপ্লে তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে যেটা বলতেছে create a custom custom automatic reply when buyer start a new conversation you can okay আমি যদি এইটুকের কথা যদি বলি বলতেছে যখন একজন বায়ার আপনার সাথে কথা শুরু করবেন তখন তখন আপনি সক্রিয় একটা মেসেজ বা একটা অটো মানে অটোমেটিক মেসেজ আপনি কিন্তু সেট করে রাখতে পারবেন সহজ কথা যদি আমি বলি ধরেন আপনাকে কোনো বায়ার মেসেজ করছে তো আপনি সাথে সাথে তার মেসেজে রিপ্লে করে দিতে পারবেন অটোমেটিকভাবে করে দিতে পারবেন যেটা আপনাকে ম্যানুয়ালে এসে করতে হবে না সেটা অটোমেটিকলি হবে তো আপনি এখানে কি সেট করতে পারেন আপনি যদি বলি ইউ ক্যান সে হ্যালো আপনি জাস্ট এখানে হ্যালো লেখেও আপনি এটা আপনার পাঠাতে পারেন অটোমেটিকলি এখানে মানে অটোমেটিক মেসেজ যেটা আমরা বলি বা অটো রিপ্লে যেটা বলি সেটা আপনি হ্যালো লিখেও রাখতে পারেন আক্স ফর ডিটেলস ঠিক আছে তো আপনি এখানে হ্যালো লিখতে পারেন অথবা বিস্তারিত লিখতে পারেন the and win win them over with the some personal attention এবং ব্যক্তিগত মনোযোগ দিয়ে তাদের জয় করতে পারেন অথবা আপনি বলতে পারেন যে আপনি আরও অনেক কিছু মেসেজের রিপ্লে লিখতে পারেন তো সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তো আমি যেটা করছি সেখানে আমি একটা সংক্ষিপ্ত একটা ডেসক্রিপশন লিখে রাখছি যাতে বায়ার যেন বুঝতে পারে না যেটা অটোমেটিকলি মেসেজটা হয়ে গেছে যেমন এখানে লিখছি hello hello thank you for message me tell me what you what do you need বা what you need I will try that I will try to talk sorry I will try to talk to you very soon তো আমি যেটা বলছি আমি বলছি আমাকে মেসেজ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি কি আপনার কি প্রয়োজন আমাকে বলুন আমি খুব শীঘ্রই আপনার সাথে কথা বলার চেষ্টা করব। তো এটা আমি লিখে রাখছি তো আমি যেটা করব এখানে এটা আমি কাট বা কপি করে আমি এখানে সেভ করে দিব দেখেন এখানে আমি সেভ করে দিলাম মানে এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর তো এখানে দেখেন keep in my keep in mind you still needed to to reply this buyer minded okay response rated okay এটা কিন্তু রেসপন্স রেটের হারটা বজায় রাখবে সহজ কথায় যদি আমি বলি তো এটা আপনি লেখার পরে এখানে শুধু আপনি হাই বা হ্যালো হাওয়ার ইউ এই কথাটাও কিন্তু লিখে রাখতে পারেন তো আমরা এটা সম্পূর্ণ লেখা হয়ে গেলে আমরা এখানে সেভ লেখা আছে সেভে ক্লিক করব। তাহলে আমাদের যেটা হবে এখন যদি কোনো বায়ার আমাকে মেসেজ করে তাহলে কিন্তু অটোমেটিকলি তার কাছে একটা মেসেজ চলে যাবে এটা পরবর্তীতে আপনি সেমভাবে এসে আপনি এটা কাস্টমাইজেশন করতে পারবেন ঠিক আছে এভাবে আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার রেসপন্স রেট কখনো কমবে না বা একটা অটোমেটিকলি রিপ্লাই হয়ে যাবে এখানে যদি অফ থাকে সেটা কিন্তু অন করে দিতে হবে ওকে অ্যানেবল করে দিতে হবে এলিজিবল থাকলে ধরেন এখানে অফ আসে তাহলে হবে না ডিজেবল থাকলে এটা ইনেবল করে দিতে হবে তো আপনি এরকমভাবে দিতে পারেন তাই হলে আপনার আর এই ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হবেন না বা আপনার রিসপন্স রেট কখনো ওয়ান আওয়ারের নিচে আসবে না তো সম্পূর্ণ ক্লাস দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ